বাংলাদেশের সঙ্গে দেশের সংযোগ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমিরের সংবাদের ইনস্টিটিউট থেকে আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক আসিফ আমিরের সংবাদ সবসময় প্রবাসীদের সুখ দুঃখ এবং সফলতার গল্পগুলো তুলে ধরে এবং সেই সাথে আমিরাত এবং দেশ বিদেশের বিভিন্ন খবরের খবরগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এখন দেখবেন খবরের বিস্তারিত আমিরাত সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ চট্টগ্রামের সাতকানিয়া প্রবাসী কল্যাণ সমিতি দুবাইয়ের প্রতিষ্ঠাকালের বর্তমান সময় দুই বছর হচ্ছে তাই এই দুই বছর ফুর্তি উপলক্ষে সংগঠনের সকলের উপস্থিতিতে পূর্ণমিলনী দুই অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ উসমানের সভাপতিত্বে সুমনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দুবাই ব্যবসায়ী মোহাম্মদ জসিমুদ্দিন সংগঠনের সকলের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন আমিরাত সরকারের আইন যেন সবাই সবসময় মেনে চলে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে যেন বিরত থাকে এ সময় তিনি আরও বলেন সংগঠনের সকলের প্রচেষ্টার কারণে নিশ্চিত আজকের সংগঠনের এতদূর এগিয়ে আসা তাই সবাই যেন সংগঠনকে আরও এগিয়ে নিতে সবসময় সহযোগিতা করেন দশমিলি করিকাস হারজিতে নেহিলাস তারা আজকে প্রবাসের মাটিতে ঐক্যবদ্ধভাবে একটা সমিতি সৃষ্টি করে আজকে তারা যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন আমি সাতকানিয়ার পক্ষ থেকে বিশেষ করে কাঞ্চনার যে সমস্ত যে সকল উদয়মান যুবকেরা রয়েছেন সকলকে একসাথে সাতকারিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানাই ধন্যবাদ জানাই আমরা যারা প্রবাসী আছি আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আমরা দেশের বাপ মূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজে আমরা কাউকে উৎসাহিত করব না নিজেরাও এমন কাজে জড়িত হব না ধন্যবাদ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরও উপস্থিত ছিলেন আবু তৈয়ব মোহাম্মদ হানিফ মোহাম্মদ মাসুদ মোহাম্মদ মাহমুদুল হক মোহাম্মদ নোমান সহ আরও অনেকেই এ সময় পূর্ণমিলন অনুষ্ঠানে উপস্থিত সবাই তাদের বক্তব্যে বলেন হাঁটাহাঁটি পা করে আজকের এই মানবতার সংগঠন সকল সদস্যদের সহযোগিতায় এবং আন্তরিকতার কারণে আজ এত দূর এগিয়ে আসা আপনি যদি আমাদের আমিরা সংবাদে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল বাটন টিপে অবশ্যই আমাদের সাথে থাকবেন এতে করে আপনার পাশাপাশি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও আমাদের দেওয়া তথ্যগুলো সম্পর্কে অবগত হবেন আমিরাত সংবাদ সবসময় প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করে আমির সংবাদের যারা দর্শক রয়েছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ